প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনায় একটা নতুন ভিডিও শুরু করছি আবার আজকের ভিডিওটা হচ্ছে কয়েন বেজে কী করে অ্যাকাউন্ট খুলবেন তো আমি গতকালকে যে অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর্নিং অ্যাপসটা সেই অ্যাপসটা থেকে আপনাকে পেমেন্ট নিতে গেলে অর্থাৎ আপনি সেখানে যেটা আয় করবেন যে ক্রিপ্টোকারেন্সিটা বা ডিজিটাল মুদ্রাটা আপনার আয় হবে সেটার নাম হচ্ছে ইথারিয়াম কয়েনবেসটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যেটা আপনাকে হচ্ছে আপনার ওই ক্রিপ্টোকারেন্সি যেটা আপনি আয় করেছেন সেটা উইথড্র নেওয়ার সুযোগ দেবে তো আপনি সেখান থেকে ওই অ্যাপসটা থেকে কয়েনবেজে উইথড্র নিতে পারবেন এবং অন্যান্য সময় কয়েনবেজ দরকার হবে কয়েনবেজ একটা ভার্চুয়াল কারেন্সি ওয়ালেট এটা হচ্ছে একটা ব্যাংকের মতো যেখানে আপনি আপনার ইনকাম করা ভার্চুয়াল টাকাগুলো বা ক্রিপ্টোকারেন্সিগুলো রাখতে পারবেন নির্দ্বিধায় সেই রকম একটা ওয়ালেট এটা বিশ্বব্যাপী খুব সমাদৃত সেই জন্য আমি আজকে কয়েনবেজটা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখিয়ে দেব কি করে আপনারা হচ্ছে কয়েনবেজে অ্যাকাউন্ট করবেন তবে তার আগে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন কারণ আমি এখানে খুব রিসার্চ করে ভিডিওগুলো বানাই যেখান থেকে আমি আসলে নিজে কিছু আয় করতে পারি বা নিজে কোনো পেমেন্ট নিতে পারি বা নিজে বুঝতে পারি হান্ড্রেড পারসেন্ট যে এই সাইটটা লিজেড এবং এই সাইটটা অবশ্যই পেমেন্ট করবে সেই ধরনের আয় রিলেটেড সার্ভিস আমি আপনাদের সাথে সরি সাইট আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন আমি কোনো অবস্থাতেই ফেক ভিডিও দিয়ে বা আহামরি কোনো লোভ দেখিয়ে ভিডিওতে ভিউ বাড়ানোর চেষ্টা করি না তাই আপনারা যদি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন মনে হয় আপনাদের উপকারী হবে তো চলুন শুরু করা যাক কয়েনবেস কি মোটামুটি এটা আমি বললাম আপনারা আস্তে আস্তে আরও জানতে পারবেন যদি আমার চ্যানেলের সাথে থাকেন আমার ব্লগটা পড়তে থাকেন আরও জানতে পারবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েনবেজের একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আমি ওপেন করে রেখেছি আমি ডাউনলোড করে রেখেছি অবশ্য কয়েনবেজে আমার অ্যাকাউন্ট অলরেডি আছে যেটা রানিং আমি আপনাদের অ্যাপসটা ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে লিঙ্কে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ডাউনলোড হয়ে গেলে ইনস্টল হওয়ার পরে এখানে দেখতে পারবেন ওপেন করলে যে গেট স্টার্টেড একটা বাটন আছে গেট স্টার্টেড একটা বাটন আছে নিচে আছে সাইন ইন আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন সেই জন্য আপনারা গেট স্টার্টেড বাটনটাতে ক্লিক করবেন আপনাদের এই কয়েনবেজ অ্যাকাউন্ট খুলতে গেলে একটা ইমেইলের অবশ্যই দরকার হবে যেটা অ্যাক্টিভ ইমেইল আপনার যদি ইমেল না থাকে একটা ইমেল খুলে নেবেন একটা জিমেইল হলে ভালো হয় আর থাকলে তো খুবই ভালো অবশ্যই সেটা অ্যাক্টিভ হতে হবে কারণ এই অ্যাকাউন্ট করার সময় শেষের দিকে আপনাকে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড কয়েনবেস পাঠাবে লিঙ্ক পাঠাবে যেটা ইমেইল ওপেন করে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে তো আমি এখন যে পেজটা ওপেন করছি আমি ধরে নিচ্ছি পেজটা কালো হয়ে গেছে কারণ সিকিউরিটির জন্যে কয়েনবেজ স্ক্রিন রেকর্ডের এই পেজটাতে স্ক্রিন রেকর্ড করতে দেয় না পরবর্তীতে কোনো পেজেই দেয় না তো এখানে আপনার সামনে যে পেজটা ওপেন হবে সেটাতে উপরে লেখা থাকবে আপনারা অ্যাপসে গিয়ে আমার এই ভিডিওটা অন করে অ্যাপসে গিয়ে আমার এই পর কথা মতো পরপর পেজগুলো ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে যে পেজটা আসবে এখানে আপনার থাকবে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট নিচে একটা ঘর থাকবে যেখানে লেখা থাকবে ফার্স্ট নেম আপনারা এখানে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন তার নিচে থাকবে লাস্ট নেম যেখানে আপনার নামের দ্বিতীয় অংশ অর্থাৎ পদবিটা দিয়ে দিবেন তার নিচে থাকবে ইমেইল যেখানে আপনারা আপনার অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তার নিচে থাকবে পাসওয়ার্ড মিনিমাম এইট ক্যারেক্টার্স এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা অবশ্যই আপনি মনে রাখতে পারেন সংখ্যা সিম্বল এবং অক্ষর মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে দিয়ে দিবেন মনে রাখবেন কয়েনবেজ আপনার ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা অবশ্যই সিকিউর রাখার দায়িত্ব আপনার পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে নেবেন তার নিচে থাকবে একটা ছোট্ট একটা বক্স থাকবে যেটাতে আপনারা ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে হ্যাঁ, এখানে লেখা আছে I certify that I am eighteen years old of age or older and I agree to the user agreement and privacy policy অর্থাৎ তাদের প্রাইভেসি পলিসির সাথে এবং ইউজার অ্যাগ্রিমেন্টের সাথে আপনি সম্মতি প্রদান করছেন এখানে এগুলো ক্লিক করার পরে তার নিচে দেখবেন একটা স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে লগ ইন পেজে সরি ক্লিক করার পরে আপনাদের ইমেল এবার আপনাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে আপনারা তখন অ্যাপসটাকে মিনিমাইজ করে আপনাদের যে ইমেল দিয়ে অ্যাপসের অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেলটা ওপেন করবেন ইমেলটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন কয়েনবেস থেকে সেখানে একটা ইমেল পাঠানো হয়েছে তাহলে ওই ইমেলটা আপনারা ওপেন করবেন করে দেখবেন সেখানে একটা ভেরিফাই লিঙ্ক আছে আপনারা লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে এবং আপনাদেরকে বলে দেবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে যাক ওটা হয়ে গেলে আপনারা আবার অ্যাপসে ফিরে আসবেন ফিরে আসার পরে এবার সাইন ইন বাটনে ক্লিক করবেন এখানে দেখলেন আপনারা আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আবার মনে হয় কালো হয়ে গেছে স্ক্রিন এই জায়গাটাও ভিডিও করতে দেবে না বেস ভিডিও করার পারমিশন দেয় না তো এখান থেকে আপনারা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন এখানে যে পেজটা এখন আপনাদের সামনে ওপেন হবে সেখানে উপরে লেখা আছে সাইন ইনটু কয়েনবেজ ঠিক তার নিচে একটা ঘর আছে ঘরটার উপরে লেখা আছে ইমেল এখানে আপনি যে ইমেলটা দিয়ে কয়েনবেজে অ্যাকাউন্ট খুললেন এই মাত্র সেই ইমেলটা দিবেন এবং তার নিচে আছে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার কয়েনবেজ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার আপনারা হয়তো দেখতে পাবেন না কারণ এখানে কালো করা থাকে কালো হয়ে যায় স্ক্রিন রেকর্ড করার সময় আমি আমার ইমেলটা সরি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে সাইন ইন করে নিলাম সাইন ইন করে নেওয়ার পরে এখানে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রেখেছি এটা দরকার আছে সিকিউরিটির জন্যে সেখানে একটা কোড টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে একটা কোড যাবে আপনার যে নাম্বার আপনি দিবেন কয়েনব্রিজে সেই নাম্বারে প্রত্যেকবার লগ ইনের সময় সেই নাম্বারটা অবশ্যই দিতে হবে আচ্ছা আমাকে নিয়ে আসলো আমার কয়েনব্রিজ অ্যাকাউন্টে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর আমি জানি না এখন আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে লেখা আছে welcome to Coinbase make your first investment তো এই রকম যখন আসবে আপনার সামনে তার নিচে ঠিক খুব গাঢ় নীল একটা বাটনে লেখা থাকবে ফাউন্ড অ্যাকাউন্ট এরকম যখন আপনার সামনে আসবে আপনি বুঝে নেবেন আপনার কয়েনবেজ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তারপরে যখন আপনি এই পর্যন্ত এইটার কাজ শেষ এরপর আপনি যেখান থেকে কয়েনবেজে পেমেন্ট নিতে চান যদি আপনি কোথাও কয়েন আর্ন করেন ইথারিয়াম আর্ন করেন এক্স আরপি আর্ন করেন টিআরএক্স আর্ন করেন বিটকয়েন ক্যাশ আর্ন করেন লাইট কয়েন আর্ন যাই আপনি ক্রিপ্টোকারেন্সি আর্ন করেন না কেন এখানে বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি কয়েনবেস নেয় সেইগুলো আপনি কয়েনবেজে নিতে পারবেন অন্যান্য ওয়ালেট থেকে কয়েনবেজে পেমেন্ট নেওয়া খুব সহজ এই জন্যে আমি কয়েনবেজটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি অন্যান্য ওয়ালেটগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপাতত কয়েনবেজ ব্যবহার করতে থাকুন এবং আমার ভিডিও ফলো করতে থাকুন কিছু কিছু আয় করতে থাকুন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে